ব্যাচেলরদের বাসস্থানের সমস্যা কে না জানে বাসা পাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়ার অসুবিধায় পড়েননি এমন ব্যাচেলর খুব কমই আছেন তবে এখন এ সমস্যা থেকে মুক্তি দিতে দেশে রয়েছে সুপার হোম মিরপুরে নারীদের জন্য একটি শাখা রয়েছে এখানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রয়েছে জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থাও এখানে সার্ভিস অনেক বেশি ভালো আমাদের অনেক সেফটি অনেক বেশি এই জায়গাতে আপনার মিড নাইটে কেউ অসুস্থ হয়ে গেলে আমরা সেটার রেসপন্সিবিলিটি পর্যন্ত নিচ্ছি ভবিষ্যৎ প্রয়োজনে ভিডিওটি সেভ করে রাখুন